নদীর জল বিপদ সীমা অতিক্রম করে মোবাইল দিয়ে রেকর্ড আরো অল্প বাড়লে এই যে না আমাদের এমএলএ বাবু শেষমেশ লতা তুলতে বাধ্য মাছ নাই অদিত লতা তুলতে লাগে নীলকান্ত দেব এটার নাম এমএলএ কটিগ্রায় বিধানসভার আব্বাজান শেষমেশ তান শাশুড়ির লেগিয়া হাত হাটুয়ার কম্বলটা তুলতেছেন নদীর জল প্রচুর বাড়ছে তুলনামূলক কম ইত্তাবা কথাখান হাসানি দেখে তোলা দাও আরে বা তোমার অল ওভার ওয়ার্ল্ডে দেখো কোনটা নাই মাছ নাই মাছ নাই চলো আমরা যাই কে এবার আমরা কাজের উদ্দেশ্যে আশেপাশে আর বৃষ্টি প্রচুর আছে বৃষ্টি প্রচুর আছে প্ল্যান এই সব জায়গা সব একদম যা আছে ডুবাইব এই যেন আর এক তাই লাস্ট গলদা চিংড়ি খুঁজতেছে দেখি তোরে চেহারা দেখি সুন্দর করে হয়েছে ফাইবাই ইউটিউব চ্যানেলে ফাইবাই আমার মাছ একটাও নাইতে তারা নিচে কি লেগে যাও গিয়া না পশ্চিমা সীমা অতিক্রম করিয়া চরম সীমার মধ্যে আই পড়ছে জল হ্যাঁ অতিক্রম করিয়া চরম সীমার মধ্যে পৌঁছে গেছে জল আর এদিকে এদিকে জল প্রচুর যাইতেছে আজকে প্লাড হইব নিশ্চিত বন প্লাডের লাগিয়ে রাখড়ে আইসে কি লাকড়ি রেকর্ড করি চলো দেখ